সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি Fiverr gig status out of office দেখাচ্ছে অনেকের প্রবলেম হচ্ছে অনেকে আমাকে মেসেজ করছিলেন এবং কি কল করছেন এবং আমাদের কিছু স্টুডেন্টের সাথে এই ঘটনাগুলো ঘটছে তো এখানে মূলত তাদের গিকগুলো দেখাচ্ছে এরকম আমি একটা এক্সাম্পল আপনাদের জন্য রাখি ফাইবার কমিউনিটি থেকে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আউট অফ অফিস দেখাচ্ছে যখন গিক স্ট্যাটাসে আসে এরকম একটা শো করে এখানে কিন্তু থাকার কথা ছিল অ্যাক্টিভ গিক কিন্তু আসল কথা হচ্ছে এখানে দেখাচ্ছে হচ্ছে আউট অফ অফিস এটা নিয়ে কোনো গাবড়ানোর কোনো দরকার নাই কারণ এটা হচ্ছে ফাইবারের একটা আপডেট আপগ্রেডের কারণে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে বা অনেকেরই প্রবলেম হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে তো আপনারও এটা আসতে পারে এরকম যদি আসে ঘন্টাখানিক বা একদিন দুই দিন পরে এটা চলে যাবে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই হ্যাঁ যদি আসে আপনার যদি মনে হয় যে আমার গিকটা অ্যাক্টিভ নাই এটা দেখাচ্ছে তাহলে আপনি একটা কাজ করতে পারেন যে আদৌ এটা আউট অফ অফিসে আছে কিনা এটা কিন্তু অ্যাক্টিভ আছে কিন্তু ফাইনালি আপনার এখানে শো করতেছে হচ্ছে আপডেটের কারণে Fiverr gig status out of office কিন্তু একজাক্টলি আপনার গিকটা পাবলিক অবস্থায় আছে আপনি যদি পাবলিক অবস্থায় দেখতে চান যদি আপনার গিকটা আউট অফ অফিসে থাকে বা গিক যদি পাবলিশ না থাকে তাহলে তো ইমপ্রেশন হবে না তো আপনি আপনার গিকে যান যাওয়ার পরে ওইখানে দেখতে পারবেন যে গিকে ইমপ্রেশন হচ্ছে কিনা যদি মনে করেন যে ইমপ্রেশন হচ্ছে তাহলে ফাইন তাহলে মনে করতে হবে যে আপনার গিকে মোটামুটি অ্যাক্টিভ আছে ওইটা আউট অফ অফিস দেখা গা কোনো প্রবলেম নাই ওইটাতে কোনো প্রকার প্রবলেম হবে না তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর দরকার নেই এটা হচ্ছে ফাইবার একটা আপডেট আবার অনেকের সাথে যে ঘটনা করতে করতেছে সেটা হচ্ছে আপনার কারো গিকে ভুতুরে ইমপ্রেশন হচ্ছে কারো কারো পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার করে একদিন ইমপ্রেশন হচ্ছে আবার ক্লিক পড়তেছে আনলিমিটেড তো এগুলো হচ্ছে ফাইবারের আপডেটের কারণে এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে তো এরা যতটা সম্ভব দ্রুত এটা ঠিক করতেছে মানে ঠিক করতেছে আবার কারো কারো ক্ষেত্রে হচ্ছে গিক র্যাঙ্কিং করতেছে একদিনে গিক র্যাঙ্কিংয়ে চলে আসতেছে আবার একদিনের পরেই আবার গিকু দাও ঠিক আছে এটা হচ্ছে ফাইবার একজাক্টলি আপডেটের কারণে এগুলো হচ্ছে ফাইবার কন্টিনিউয়াসলি আপডেট করতেছে তো ঘাবড়ানোর কোনো দরকার নাই যদি কারো এটা প্রবলেম হয়ে থাকে যদি ইমপ্রেশন না আসে তাহলে আপনারা কষ্ট করে গিগটা পজ করে আবার অ্যাক্টিভ করে দেবেন আশা করি যে এক দু দিনের ভিতরে ঠিক হয়ে যাবে যদি আপনার ইমপ্রেশন না আসে যদি ইমপ্রেশন আসে তাহলে দরকার নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই রিল্যাক্সে থাকেন এটা কোনো বিষয় না তো আশা করি যে ঘন্টাখানিক বা বারো ঘন্টা ছয় ঘন্টা চার ঘন্টা এক ঘন্টার ভিতরে আশা করি এটা সলভ হয়ে যাবে তো আশা করি যে আপনাদের ভয়টা দূর করতে পারছি তো আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ